بالله نحمده ونستعينه ونستغفره به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا ونشهد أن محمدا محمدا عبده ورسوله أما بعد أما بعد فقد قال قال رسول الله صلى الله عليه وسلم وزر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف آه، القرآن المجيد بلاتك وأمساءهم كثير منهم فقالوا فقال الكافرون هذا شيء أليم أئذا متنا كنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها লোকে যারে বড় বলে বড় সেই নয় আপনাকে বড় বলি বড় সেই নয় লোকে যারে বড় বলি বড় সেই নয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুঞ্জা আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও সমস্ত প্রশংসা তার গুণা আলোচনা গুণগান কীর্তন সত্য শোনা সেই মহান আল্লাহ পাকের পাক আমাদেরকে অগণন মাহমুকাতের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ করে বেঁচেছেন যে আল্লাহ পাক এই পৃথিবীতে এমন একটা পাখিকে সৃষ্টি করেছেন যে পাখিটা আকাশের বুকে ঘুরতে থাকে উড়ন্ত অবস্থায় পাখিটাতে ডিম দেয় আর ওই ডিমটা মাটিতে পড়ার পূর্বেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে যায় বাচ্চাটা মাটিতে পড়ার আগেই সেই মায়ের পেছনে সেই বাচ্চাটা ছুটতে আরম্ভ করে সে আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রশংসা এক কথাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের নেতা কর্মের নেতা ধর্মের গুরু কর্মের গুরু মহাত্মা মহাগুরু মহাত্মা মহাপুরুষ একাই নামদার তস্তরে মদিনা সরওয়ারে কাইনাত হযরতে জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা ঝিমঝিম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আল প্রশংসা মাত্র সেই মহান আল্লাহর পাশে তারই প্রশংসাকে সামনে রেখে মুসলমান কাকে বলে সে সম্পর্কে দু চারটি কথা বলে জুমার খুতবা সমাপ্তি হবে ইনশাআল্লাহ একটা বইয়ে পড়েছিলাম বইটা আইনুল বাড়ি লিখেছেন মানুষকে সবাইকে বলছে পাবে জুমা যখন সামনে চলে আসবে তখন জুমার দিনে জুমার আজানের পূর্বেই মসজিদে এসে ঢুকে পড়বে যেহেতু দুজন ফেরেস্তা মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে থাকে নাম প্রেজেন্ট করতে থাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে যেখানে মসজিদে ঢুকে জায়গা পেয়ে যাবে সে সে জায়গাতেই বসে যাবে কোন মুসল্লি পেছন থেকে এসে আগের কাতারকে ফাঁড়ি দিয়ে এসে বসবে না এরকম ভাবে যদি কোনো মুসল্লি আগের কাতার ফেরে এসে সামনে বসে তাহলে সে একটা জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ অথবা রাস্তা বানিয়ে নিল রসুল সাল্লামের কথা আর আমরা করি কি আজানের পূর্বে তো আসি না আজানের পরে আসি আবার একে ওকে গুদা মারি ওটা বসো অমুক বিভিন্ন রকমের কথা বলি আল্লাহ সাল্লাম ওখানে আরো বলেছেন কোন মানুষ কোন মুসল্লি দুই হাঁটুকে খাড়া করে দিয়ে দুই হাতে প্যাট দিয়ে বসবে না দুই হাঁটুকে তুলে দুই হাতে প্যার দিয়ে বসবে না এভাবে বসলে হতে পারে আর হলে উজু নষ্ট হবে উজু নষ্ট হলে নামাজ নষ্ট হবে আরো বললেন একটা নির্দিষ্ট জায়গাতে বাঁধা থাকে অনুরূপ কোন মুসল্লি একটা নির্দিষ্ট জায়গাকে বেছে নিয়ে বসবে না যে আমি এখানে বসে এখানে বসবো এরকম বিস্তারিত আলোচনা ওখানে করা হয়েছে আল্লাহ আমাদেরকে বলেছেন কি বলেছেন যে তোমরা নামাজ রোজা হাত জাকাত কালেমা এই পাঁচটা জিনিসকে মেনে আমাদেরকে চলতে বলেছেন তার মধ্যে হজ আর চাকাতটাও অর্থর দিক দিয়ে হয় অর্থ থাকলে হয় কিন্তু দান খাইরা আপনার নামাজ রোজা কালেমা এটাতে কিন্তু অর্থ লাগে না যেটাতে অর্থ লাগে না প্রত্যেকটা মুসলমানটাকে সেটাকে পালন করতে হবে প্রত্যেকটা মুসলমান কিভাবে পালন করছে আর কিভাবে করছে না সেটা কিন্তু আমি হয়তো ঘরের ভিতরে শুয়ে আছি ফজরতের করার জন্য আজান হচ্ছে অথচ আমি ঘরের ভিতরে শুয়েই আছি আজান শুনতে পাচ্ছি তবুও আমি উঠছি না কিন্তু আল্লাহ পাক সুহানো তারা বলছেন তোমরা যেমন দোকান পাশারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখো অনুরূপ তোমাদের কাছে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি কেমন আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন দুটো ফেরেশতা আল্লাহ বলছেন ওটা আমার সিসিটিভি ক্যামেরা তুমি কি করছো সব কে তাহলে এই যে আমরা এসেছি দুনিয়াতে এই দুনিয়াতে আসার একটা রহস্য আছে কিসের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি কিভাবে এসেছি জানারও দরকার আছে আমরা তো বহুত বক্তব্য শুনি বিভিন্ন দিক থেকে কিন্তু শুনেও আমরা সে বক্তব্যের দিকে আমল করার চেষ্টা করি না আজকে দেখুন আল্লাহ তালা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে সৃষ্টি করার আগে বিজ্ঞান বলে এই পৃথিবীটা ধোয়া আর কুয়াশাতে হয়েছিল আল্লাহ তাবারাক তালা অর্থাৎ বিজ্ঞান বলেন অপুর ওপরওয়ালা চল্লিশ বছর পানি দিয়েছিল চল্লিশ বছর হাওয়া দিয়েছিল হাওয়ার পানি লেগে আপনার খেলা তৈরি হয়েছিল পৃথিবীতে ওই পৃথিবীর উপরে খেলার উপরে শিলন তৈরি হয়েছিল তার তলে মাটি গজিয়েছিল এগুলো বিজ্ঞান বহু রকমের বলতে থাকে আমার আল্লাহ পাক তবারক তাআলা বলছেন ফি সিদ্দাতিল আইয়াম সুম্মা আলা আল আরশ আমি ছয় দিনের মিডিলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাবতীয় পৃথিবীতে দরকার জিনিস সবকিছু কিছু আমি ছয় দিনের আমি তৈরি করেছি সাথে বিজ্ঞান সূর্য হয়ে আছে আর পৃথিবীটা চতুর্দিকে ঘুরতে আছে আমার আল্লাহ বলেন আমি পাহাড়কে পৃথিবীটাকে স্থির করে দিয়েছি এখনকার বিশেষজ্ঞ আলেমেরা ডক্টর জাকির নায়ক রাজ্জাক বিন ইউসুফ এরকম করে যারা বড় বড় আলেমেরা আছে তারা বলছে না পৃথিবীটাও তার নিজের কক্ষপথে ঘুরতে আসে যদি এটা সত্যি হয় তাহলে আগে যেটা বলে আসলাম সেটাও হতে পারে না হয় কিছু না সুরার নাম সুরা নাম্বার এক সুরার নাম সুরা বাঙ্গারা আয়াত নাম্বার তিরিশ তিরিশ থেকে উনচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে প্রত্যেকটা আয়াত পড়ে তর্জমা করার সময় হয়তো নাই তো দু চারটি করে কথা জানতে হবে সুরা বাঙ্গারের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক তালা বলছেন পৃথিবীটা আমার তৈরি হয়ে গেল ফেরেস্তারাকে ডাকলেন ডাকার পরে বলছেন যাও ফেরেস্তারা তোমরা কি আমি একটা কথা বলছি আমি একটা এই পৃথিবীর বুকে ভোগ করার জন্য পৃথিবীর মাটিকে মাটি থেকে একটা আদম তৈরি করব তোমাদের মতামত কি বলো ফেরেস্তরা বলছেন যে আমাদের মতামত কি হবে আমরা তো আল্লাহ তোমার মতামত সবসময় মশগুল আছি রাত্রি চব্বিশ ঘন্টা আবার এই আদম তৈরি করবো এতে তোরা তারা দুনিয়াতে যাবে ফেতনা করবে ফসাদ করবে রক্ত প্রবাহিত করবে একে অপরের জমিকে নাহাত করে দিবে এরা সুদ খাবে গাঁজা খাবে উঁচু খাবে বিভিন্ন রকমের অজুহাত কিন্তু ফেরেস্তারা আল্লাহ সামনে বলছেন আল্লাহ বললেন এমনি আমি যা জানি তোমরা জানো না অতএব আমি যেটা করবো বলছি সেটা করতে দাও ফেরেস্তারাকে বললেন যাও পৃথিবী থেকে মাটি নিয়ে এসো ফেরেস্তারা এসে মাটি নিয়ে গেল মাটি কাঁদছে দুনিয়ার মাটি এত কেঁদেছিল কাঁদার চালায় ফেরেস্তা ঘুরে যে আল্লাহকে বলছেন পৃথিবীর মাটি নিয়ে আসতে পারলাম না মাটি এত কান্না করছে মাটিতে হাত দিতে পারছে একবার আসা দ্বিতীয়বার তৃতীয়বারের বেলায় এসে ফেরেস্তায় এক মুষ্টি মাটি নিয়ে চলে গেল পৃথিবী থেকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই ফেরেস্তাদের হাতের মুষ্টির ভিতরে যে মাটিটা ছিল পৃথিবীতে যত রকমের মানুষ আছে সমস্ত মানুষের কালার ওই মাটির ভিতরে ছিল সুহান যত রকমের মাটি আপনার কালার পৃথিবীর মানুষ এসেছে সমস্ত কালার কিন্তু ওই মাটির ভিতরে ছিল আল্লাহ সুহান তারা আপনার আদমের লাশকে বানিয়ে দিলেন কত ফুট নব্বই ফুট উচ্চতা আদমের লাশকে বানালেন তার গডের চাওড়া সাত গজ তার গাড়ির গডের চাওড়া বানালেন গজ বললে আপনাদের নিশ্চয়ই অসুবিধা নাই সবাই জানি গজ কাকে বলা সাত গজ তার বডির চাওড়া আর নব্বই ফুট উচ্চতা আদমের লাশকে আল্লাহ বানালেন যখন দেখলেন বানানো শেষ হয়ে গেল তারপরে সূর্যর উঠে গেল সূর্যের কিরণ দিয়ে সূর্যের হিট বেড়ে দিয়ে আদমের বডিকে ঠান্ডনে বানানো হলো আদমের গায়ের উপরে এই দিকে আল্লাহ ইশারা করছেন বুকের উপরে যে আদমের শরীরটা শুকিয়েছে কিনা তো যখনই আমাদের ইশারা মারছে তখন ফটফট করে শব্দ হচ্ছে আল্লাহ গুরু বুঝে নিলেন যে আদমের তৈরি হয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে আদমের বুকের উপরে রোগ ফুকে নিলেন যেমনই রোগ ফুকে দিলেন আদম কথা বলতে লাগলেন আল্লাহ তারা সব জিনিসের নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন এটা নদ এটা খাল এটা বিল এটা নদী এটা সমুদ্র এটা পাহাড় পর্বত ইত্যাদি ফেরেস্তারাকে ডাকলেন দেখার পরে প্রেসমাইট বলছেন তোমরা তো আমার এই জান্নাতের বলতে বহুদিন থেকে আছো তো বলতে সমস্ত জিনিসের নাম বলুন ফেরেস্তারা বলছেন আমরা জানি না ফেরেস্তারা যখন জানি না বললেন আদমকে বলা হলো আদম বলো তো আদম সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসের নামগুলো বলতে শুরু করে দিল বলা শেষ হয়ে গেল আদমকে ফেরেস্তারাকে বললেন যাও আদমের পায়ে সিস্তা করো সবাই ফেরেস্তারা সিস্তায় পড়ে গেল এটা হচ্ছে সুরা পাকার চৌত্রিশ নম্বর আয়াতের তর্জমা সবাই সিস্তায় পড়ে গেল পাঠিয়ে দেওয়া আদমকে আদমকে বলে তুমি এখানে বসবাস করো ওই গাছের নিকট চেপে না যাবা না আদম এর শয়তান লেগে গেল সেই গাছের নিকট গেল আদমকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া আল্লাহ আদমকে নিয়ে চলে গেলেন ওইখানে শুয়ে দিয়ে এক জায়গায় শুয়ে আছে আদমের অন্তরের খবর বুঝতে পারলেন তার মা পাথর থেকে হাড় বাড়ি পার করে দিয়ে মা হাওয়া তৈরি করলেন আদম উঠে দেখছেন একটা সুন্দর রমণী আমার পাশে বসে আছে আদম তাকে জিজ্ঞেস করলে তুমি কে বলেছে আল্লাহ তরফ থেকে তোমার বাপ হাতের হাট থেকে আমাকে বানাচ্ছে আল্লাহ বলেছেন আমার নাম হচ্ছে হাওয়া তোমার স্ত্রী তোমার সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন ওখানে আদমকে নিয়ে চলে গেলেন জান্নাতুল ফেরদাউসে ঢুকে গেলেন জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা আদম সালামের পিছন দিকে হাত দিলেন পেছন দিকে হাত দিয়ে পৃথিবীর বুকে যত নর এবং নারী মেয়ে ছেলে এবং বেটা ছেলে যত আসবে পৃথিবীতে সমস্ত মানুষের রোগগুলাকে টেনে বের করলেন সমস্ত মানুষের রোগগুলোকে টেনে বের করিয়ে জান্নাতুল ফেরদাউসে রাখলেন রাখার পরে সেই গ্রহগুলা আমরা যারা এখানে এসেছি আজকে দুনিয়াতে যারা গত হয়ে গেছে তারাও সকলের গ্রহ কিন্তু আমরা সেখানে ছিলাম আল্লাহ ওখানে আমাদেরকে একটা প্রশ্ন করলেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের প্রভু নয় তখন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম আল্লাহ তুমি আমাদের প্রভু সেদিন আমরা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আজকে এই পৃথিবীর মাটিতে এসেছি আর এই পৃথিবীর মাটিতে এসে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি যার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের মুসলিকদের সম্মুখীন হতে হচ্ছে কেননা আমাদের এই ভুলের জন্য ওই জান্নাতুল ফেরদাউস থেকে আপনার একই তোমার এক রূপ গুলো আগামী আফসারতে মায়ের পেটের ভিতরে আমাদের রূপে পৌঁছে দিচ্ছে কিছুদিন থাকার পরে ইয়া আলামে দুনিয়া দুনিয়ায় এসে আমরা বসবাস করছি দুনিয়াতে কিছুদিন থাকছি থাকার পরে আলামে আমাদেরকে চলে যেতে হচ্ছে আলামে বারজাখ থেকে আপনাদের আপনারা কি আমাদেরকে কিয়ামতের মাঠে হাজির হতে হবে একটু যদি আমরা আপনারা লক্ষ্য করি যে একটু দেখি আল্লাহ কি আমাদেরকে যখন জান্নাতুল ফেরদাউসে আদমের থেকে আমাদের রূহগুলোকে বের করেছিল বের করার পরে জান্নাতুল ফেরদাউসে রেখেছিল আল্লাহ কি ওখানে আমাকে বলেছিল তোমরা এই জান্নাতুল ফেরদাউসে বসবাস করো আর এখানে নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও এ কথা কি বলেছিল আমাদেরকে সেদিন নামাজ রোজা বাচ্চা কাপের কথা বলা হয়নি আপনার জান্নাতুল ফেরদাউসে নামাজ ছিল না রোজা ছিল না আওয়াজ ছিল না জাকাত ছিল না মায়ের পেটেও আপনার নামাজ রোজা বাচ্চা জাকাত থাকবে না আপনার কবরের মধ্যেও নামাজ রোজা বাচ্চা কাপের কথা বলা হবে না কিয়ামতের মাঠে নামাজ রোজা বাচ্চা কাপের কথা বলা হবে না যত ঝামেলা হচ্ছে এই দুনিয়াটাকে নিয়ে এই দুনিয়ার ভিতরে আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দিন আছে দুনিয়া আছে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজ নীতি আছে পারিবারিক নীতি আছে সমস্ত নীতিমালা নীতি গ্রন্থের নাম হচ্ছে একটাই সেটা হচ্ছে আল কোরআন মাঝে সমস্ত নীতিমালা নীতি গ্রন্থের নাম একটাই সেটা হচ্ছে আল কোরআন মাঝে এই কোরআনের পক্ষে যদি ফেলে দেওয়া হয় এই কোরআনের মুখকে যদি ছেড়ে দেওয়া হয় দেখতে পাবো আমরা সকলেই যে এই কোরআন কি বলতে আছে কোরআনকে প্রশ্ন করব আপনার জিজ্ঞাসা করব কোরআন একের পর এক সমস্ত জিনিসের উত্তরগুলো ঝরঝর করে দিয়ে দিবে আমরা মুসলমান হয়েছি আমরা কোরআন পড়তে জানি না আমরা মুসলমান হয়েছি কোরআন যে কি কথাটা বলতে আছে সেটা আমরা জানি না আজকে কোরআনের ভিতর থেকে আপনার মানুষ আজকে এই দুনিয়ার মানুষ কোরআনের ভিতর থেকে ভুল করছে আজকে কোরআনের ভিতর থেকে ভুল করছে আল্লাহ তাআলা এই কোরআন থেকে কোরআনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জালিকাল কিতাবুল এই কোরআনের ভিতরে কোনো রকমের ভুল নাই ভুল দূরে থাক সন্দেহ অবকাশ পর্যন্ত নাই আর এই দুনিয়ার মানুষ আজকে এই কোরআনের ভিতর থেকে ভুল আজকে কে ভুল ধরছে কোন মানুষটা ভুল করছে যুবক ভাইয়েরা যদি বলা হয় আমরা বলতে পারবো না কেননা আমরা যখন ডাক্তার জাকির নাইকের ফেসবুক আছে যখন মিজানুর রহমান আজ ফেসবুক আসে এইরকম করে করে ভালো ভালো যখন ফেসবুক আমাদের সামনে আসে হোয়াটসঅ্যাপ আসে ইউটিউব আসে তখন আমরা বুড়ো আমলের দিয়ে ওপর দিকে উঠিয়ে দিই আর আমরা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকি আমাদের ওগুলো দেখার সময় নাই ওগুলো দেখার আমার সময় নাই আমাদের কোরআন থেকে আকাশ জায়গাতে ভুল ধরেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডক্টর ইউলিয়ান ক্যাম্বেল সেই ভুলের সংশোধন বার্তা দিয়েছিল বার্তা দিয়েছিল ডাক্তার জাকির নাই আমেরিকার মাটিতে যে আপনার সঙ্গে সঙ্গে যার স্টেটে নামার পরে উইলিয়াম ক্যাম্পলিকে ধন্যবাদ দিয়েছিল বলেছিল ভাই তুমি একটা হিন্দু জৈন খ্রিস্টানদের দালাল হিন্দুর বাচ্চা হয়ে আমাদের পুরান মাসিসকে রিসার্চ করেছো যার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে হলো আমরা আজকে আল্লাহ হাদিস জামাতের লোক মুসলমান হয়েছি আল্লাহ হাদিস জামাতের লোক আমরা আজকে কোরআনের আলোকে চিনলাম না the focus of Quran is very ভেরিগার কোরআনের আলো কোরআনের স্পিড কোরআনের জ্যোতি যদি আপনার আমার ভিতরে যদি না থাকে তাহলে আপনার আমার ভিতরে অন্ধকারই থেকে গেল আপনার ভিতরে আমার ভিতরে আলো জ্বলবে না এই ইসলাম এমন একটা জিনিস এই ইসলাম এমন একটা কঠিন জিনিস এই সলাৎ আদায় করা এই রোজা করা এগুলো এত একটা কঠিন জিনিস আমরা সবাই করতে পারবো না অভ্যাসে পরিণত করতে হবে ছোট থেকে রমজানের সিয়াম পালন করে আসতে হবে তারপরে আপনি বয়স হলে সেই সিয়ামটা পালন করতে পারবেন আপনার ত্রিশ বছর বয়স হয়ে গেছে একজন সিয়াম পালন করেননি আপনি কিভাবে সিয়াম পালন করবেন বয়স হয়ে গেলেন ক্ষমতাও নাই ভাইরা আমার ইসলাম আজকে দেখুন মুসলমানের দিকে আজকে মুসলমান আপনার আল্লাহ রসুল্লাহামের জামানাতে আপনার চোদ্দশো তেতাল্লিশ হিজড়িতে জামানাতে যারা মুসলমান হয়েছিল হজরত আলী হজরত বিলাল হজরতে ওমার ইত্যাদি ইত্যাদি সাহাবারা তারা ইসলামকে এমনভাবে আঁকড়িয়ে ধরেছিল যে জীবন চলে গেল মুসলিমদের অত্যাচার হওয়ার ঘর এত হয়েছিল তবুও তারা ইসলামকে ছেড়ে দেয়নি যেমন একটা কথা মনে আসলো হজরত বিলাল ছিলেন একজন কাফিরি কিতদাস বিলাল ছিলেন একজন কাফিরি কিতদাস যেমন করিয়া একটা উজ্জ্বল হীরাখণ্ড লুকানো থাকে বিড়ালের কুষিত দেহের মধ্যে ছিল একটা সুন্দর জ্যোতিময় আত্মা বিলালের প্রভুর নাম ছিল উমাইয়া বিলাল গোপনে ইসলাম গ্রহণ করিয়া নিষেধে আল্লাহর গান করতেন একথা জানিতে পারিয়া উমাইয়া তৎক্ষণাৎ চাবুকের করে বলছে হে তুমি নাকি ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম মোহাম্মদের ধর্ম তুমি গ্রহণ বলছেন যদি বাক্তাদের ধর্ম ছেড়ে দিয়ে যদি অন্য ধর্ম সত্যি হয় তাহলে সেটা গ্রহণ করার বসের কি আছে বলো অত্যাচারের মাত্রা বেড়ে গেল ওমাইয়ার বাড়িতে একটা খেপা ঘোড়া উট ছিল কোন কোন রাতে আছে উটের কথা বলা হয়েছে আবার কোথাও কোথাও ঘোড়ার কথা বলা হয়েছে একটা খেপা ঘোড়া ছিল ওই ক্ষিপ্ত ঘোড়ার পায়ে বিড়ালকে কষে ধরে দিয়ে বেঁধে নিয়েছিল আর তার ঘোড়া হয়ে উটের ওপরে একটা আপনার চাবুকের প্রঘাত করার সঙ্গে সঙ্গে সারা উমাইয়ার রাজপথে বিড়ালকে টানা হিজড়া করে নিয়ে বেড়াচ্ছিল সকাল থেকে সন্ধ্যা অব্দি টানা হিজড়া করে নেওয়ার পরে সন্ধ্যাবেলায় উমাইয়ার বাড়ির দরজায় এসে হাজির হয়েছিল আর উমাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাসন্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিলালের মাথা কেটে গেছে শরীর কেটে গেছে গা হাত পা কেটে গেছে বড় বড় ভালা ভালা হয়ে কেটে গেছে আর বিলালকে অতুর ওই অবস্থাতেই বিলালকে চাবুকের প্রঘাত করে বলছেন হে বিলাল যদি ভালো চাও তবে এখন মোহাম্মদের ধর্ম গ্রহণ করা ছেড়ে দাও বিলাল বলছেন আহাদুন আহাদুন এক অদ্বিতীয় রাসায়নিক আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করতে পারবো না ঘোষণা করতে পারবো না বিলাল কেমন মাইয়া বলছেন তুমি যদি না ছেড়ে দাও তাহলে অত্যাচারের মাত্রার কিছুই বুঝো নেই আরো অত্যাচার তোমার উপরে হবে নিয়ে চলে গেল মরুভূমির উত্তপ্ত গরম বালুকার উপরে চিত করে শুইয়া দিলেন তার বুকের উপরে তার হাতে পায়ে দিয়ে হেঁটে দিলেন তার তার বুকের উপরে একটা প্রকাণ্ড বড় পাথর চাপিয়ে দিল যাতে সে পাশ পরিবর্তন না করতে পারে যার জন্য তার বুকের উপরে তার পাচন্ডেরা একটা প্রকাণ্ড বড় পাথর চাপিয়ে দিলাম বিলালকে বলছেন বিলাল তুমি যদি মোহাম্মদের ধর্ম না ছাড়বো তাহলে অত্যাচারের মাত্রা কিন্তু আরো বেড়ে যাবে বিলাল বলছেন হে উমাইয়া যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীর ভেতর থেকে শ্বাস বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদের ধর্ম ছাড়ব না আহাদুর আহাদুর একবার আশারি আল্লাহ ছাড়া দরের উপাসনা করতে পারবো না আজকে যদি আপনাকে আমাকে যদি আমার মুসলেক ভাইরা যদি আমাকে তরবারি দিয়ে রাস্তায় ঘিরে দাঁড়িয়ে যায় খ্রিস্টনের মধ্যে বলতে বলে যে তাদের একটা যে স্লোগান চলছে সেই ভাষা যদি বলতে বলে আমরা বলে ফেলছি আমরা বলে ফেলছি তাহলে আমাদের ইমান কোথায় থাকবে কোথায় থাকবে আমরা কিভাবে বাঁচাবে একটা লোক একটা মাছির জন্য জাহান নামে গেছিল আর একটা লোক একটা মাছি না দেওয়ার জন্য জান্নাতে গেছিল এটা আপনারা সবাই জানেন তাহলে যে লক্ষ্যটা তারা আজকে ব্যবহার করছে সেই ব্যবহারটা যদি আমরা করি তাহলে আমরা মুসলমান হয়েছি তবু আমরা সেই লক্ষ্যটা ব্যবহার করবো না ইনশাআল্লাহ আমরা তাদের সঙ্গে লড়াই করব তাদের সঙ্গে যুদ্ধ করব আমাদেরকে তৈরি হতে হবে শুধু যুদ্ধ করব এটা ভেবে নিয়ে হবে না আমরা যে অস্ত্র নিয়ে তারুয়ারি নিয়ে অলঙ্গ তারুয়ারি নিয়ে আপনার গুলি বারত দিয়ে বোম দিয়ে আমরা তাদের সঙ্গে জেহাদ করব শুধু তাই নয় আমাদেরকে তাদের সঙ্গে জেহাদ করতে হবে শুধু শিক্ষার জেহাদ তাদের সঙ্গে আমাদেরকে শিক্ষার জিহাদ করতে হবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে কোরআন হাদিসকে রিসার্চ করা শিখতে হবে তবেই আমি তাদের সঙ্গে মোকাবেলা করতে পারবো তাদেরকেও তারা যারা আজকে মানুষ আমরা করি না যাতে করে আমাদের ভারতবর্ষের মাঠকে মিটিয়ে দেওয়া হয় সেই চক্রান্ত সারা পৃথিবী মানুষ দেখতে আছে ভাইরা আমার ইসলাম দরদি আব্বা জানারা